আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি তৈরি করে দেখাবো ছোট চিংড়ির ভুনা করে তাও আবার ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক ভাষা ব্যবহার করে আর যদি কেউ বুঝে না থাকেন আমাকে কমেন্টে জানাবেন আমি বুঝিয়ে বলবো তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই আমি হেন ফইলা এক কাপ সুডুইসা লইছি আর এই সুডুইসা দি করলাম আমি ফ্রিজও রাখছিলাম আর ফ্রিজও সুডু ইসা রাখা কেমনে খাইবেন সারা বছরই একই রকম মজা পাইবেন এটার ভিডিও আমি আপনার একটা কইরা দেখাবো ফ্রিজও করলাম বেশি দিন ইসা মাছ থাকলে এটার মজা থাকে না আর আমি যেমনি ভিডিওটা করে দেখামো এমনি যদি রাখুন তাহলে সারা বছর একই রকম মজা পাইবেন টেস্ট পাইবেন তাইলে এখন চলুন আমি কেমনে রান্ধি কড়াইয়ের মধ্যে আমি ইহানো দুই টেবিল চামচ হৌরার তেল দিয়া দিছি তেলটা গরম হইলে এক কাপ ইয়া দিব পেঁয়াজ দিব পেঁয়াজটা আমি এইভাবে কাটা লইছি ইসা বোনার মধ্যে যদি এমনি পেঁয়াজটা কাটা দেন তাহলে খাইতেও মজা লাগবো দেখতেও বোনাটা ভাল লাগবো পেঁয়াজটা যখন একটু বাজা বাজা হইব আমি এটার মধ্যে দিয়ে দিব পাঁচ ছটা কাঁচামরিচ ফালি করে কাঁচামরিচটা আমি দিব একটু পরে কারণ কাঁচামরিচটা আগে দিলে এটা রংটা নষ্ট হয়ে যাবে এলিগা কাঁচামরিচটা একটু বাচ্চা অহন দিব আমি আদা বাটা আদা চা চামিচ আর রোহন বাটা আদা চা চামিচ দিয়া একটু লাইরা সাইরা লুমো একটু লাইরা সাইরা অহন দিয়ে দিমু আদা চা চামিচ হলদির গুঁড়া আদা চা চামিচ মরিচের গুঁড়া আর হানে দিমু দৈন্যার গুঁড়া দৈন্যার গুঁড়াটা দিয়া একটু বালা কইরা লাইরা সাইরা লমু একটু লাইরা সাইরা মিলাইয়া এবার দিয়া দিমু আমি ইসা মাছটি ইসা মাছটি দিয়ে আমি বালা করে একটু বাচ্চা লমু কারণ ইসা মাছ আমি আগে দা তেলের মিতে বাজি না এলিগা অহন দিয়া একটু বাজ্যা লইতেছি আবার বেশি বাজুম না বেশি বাজলে করে আমি ইসার টেস্টটা থাকে না শক্ত হয়ে যাগা ইসা মাছ যত কম ইয়া বাজুম যা অহন আমি ইয়ানো দিয়া দিমু এক কাপ পানি পানিটা দিয়া একটু লাইরা সাইরা একটু লাইরা সাইরা লমু বালা করে অহন যেটা দিয়া দিমু আমি দিয়া দিমু দুই চামিচ টমেটোর পাউডার দুই চামিচ মানে চা চামিচ দিয়া আর আপনার কাছে যদি টমেটোর পাউডার না থাকে আপনারা টমেটোরে ছোটো ছোটো করে কাটটা দিয়ে দিবেন দেখবেন রংটা কত সুন্দর লাগে আর খাদ্য কত মজা লাগে আমার কাছে টমেটো নাই এর লিগে আমি ইডই দিছি অহন একটু লবণ দিয়ে দিমু পরিমাণ মতন কারণ আগেও আমি ইসা মাস্টার মিতে লবণ দিয়ে রাখছি এর লিগে অহন হানি দিছি দিয়া একটু লাইরা সাইরা অহন আমি পাঁচ মিনিট এটা রান্ধু ইসা মাছ করলাম বেশি রান্ধন যেন এই যে ডাকনাটা তুললা দেখুন এখন কত সুন্দর একটা বাজি দেখা যাইতেছে একবারে জিবলার পানিটা ওখানে ফুরে যাইতেছে এটা অহন আমি নামানের আগে যেটা করুম একটুখানি গোলমরিচের গুঁড়া দিমু দিয়া বালা করে লাইরা সাইরা মিলাই লমু এরপরে দিমু ধনিয়া পাতা দিয়া মিলাইয়া দিলে একটু লাইরা সাইরা নামাই লমু দেখুন বাজিটা কেমন হইছে অহনই দেখতে কেমন লাগতেছে অহন আমি নামা নামাই আপনারা বাইরা দেখাই আমার বারুনিটাও দেখুন পারলে কেমন লাগে হিডো আমি দেখুন চলুন আমি বাইরা লই এই যে দেখেন বাইরা লইছি কেমন সুন্দর একটা গুনা টকটক করতেছে লাল দেখে জিব্বা দাওহনই পানি করতেছে আর গরম ভাতের সাথে খাইতে যে মজা লাগবো একবার যদি আপনারা বানায় তাহলে দেখবেন বারবারই বানাবেন এই বানাবেন তাহলে আর আর দেরি করি না আবার আপনারা দেখা মনে আরেকটা রেসিপি আল্লাহ হাফেজ